এখন অনেক ভোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজার পাশে দরজার পাশে এখন অনেক এঁকেছে তাই আমি বসে আছি দরজারও পাশে দরজারও পাশে গিয়ে মন রাতে ভুল করে পথে এসে যদি ফিরে যা আমায় না পেয়ে বসে আছি তাই আমি বসে আছি দরজার পাশে চলে যাও আসে পথে জিরি ঝিরি বাতাসে আমারে মন কাঁদে তোমায় না চলে যাও আসে পথে আমি বসে আছি তাই আমি বসে আছি তোর ও পাশে তোর ও পাশে আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় দেখেছে তাই আমি বসে আছি চারো পাশে আছে এখন অনেকরা খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় দেখেছে আমি বসে আছি দরজার পাশে